তুমি কেডা আমি হলাম লেয়ার টু তোমার পূর্ণতা তার মাইনে কি আরে পূর্ণতা মানে বুঝলা না এই যে তুমি পূর্ণতা মানে বুঝতে পারো না আমি বুঝতে পারি তোমার মধ্যে যা কিছুর ঘাটতি আছে আমার মধ্যে নেই এটাই পূর্ণতা ও বুঝতে পারছি তুমি নিজেরে বড় সাজাইতে আইছো আমি বড় সাজতে যাব কেন আমি তো তুমি আমি তুমি মাইনে মস্করা করো মস্করা করব কেন আচ্ছা বুঝাই বলি তোমার মাধ্যমে মানুষ যে লেনদেন করে তাতে খরচ লাগে না লাগে তো কিন্তু আমার মাধ্যমে মানুষ যে লেনদেন করবে তাতে খরচ লাগবে খুবই কম লাগবে না বললেই চলে তার মাইনে তুমি বলতে চাও আমার চেয়ে তোমার যোগ্যতা বেশি এখানে কম বেশি তুলনা করার সুযোগ নেই কারণ আমি তুমি আমরা আলাদা কেউ নই তোমাকে যারা বানাইছে তারা বানানোর পরে বুঝতে পারছে তোমার মধ্যে কিছু ঘাটতি আছে আমাকে সেই ঘাটতিগুলো পূরণ করে তোমার পূর্ণতা দিয়েছে তোমার সব কিছুই আমার মধ্যে আছে তার সাথে আমাকে কিছু বাড়তি সুযোগ দিয়ে তোমাকে পূর্ণ করছে ও আচ্ছা বুঝলাম তার মাইনে ব্লক চেইন এখন আরও উন্নত আর লেনদেনের মাধ্যম হিসাবে আমরা খুব তাড়াতাড়ি আরও জনপ্রিয় হব হুম hello ladies and gentleman welcome to this brand new video ডায়লগটা দেখেছেন তো কিছু কি বুঝতে পারলেন আশা করছি খুব সহজে মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে লেয়ার ওয়ান আর লেয়ার টু ব্লক চেইন কনসেপ্টটা কী আমার চ্যানেলে যারা কোর মাইনার রয়েছেন আপনারা এই লেয়ার অন কথাটার সাথে হয়তো খুব বেশি পরিচিত হয়ে গিয়েছেন কারণ কোর টোকেন বারবার কিন্তু এই কথাটা বলেছে যে তারা হচ্ছে layer one blockchain layer one blockchain নিয়ে আসছে এবং তাদের যে সিস্টেমটা সেটা layer one blockchain based so আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে লেয়ার অন আর লেয়ার টু ব্লক চেনটা কী এবং এটাতে আমাদের বেনিফিটটা কী কেন আমাদেরকে বারবার জানানো হচ্ছে যে এটা হচ্ছে লেয়ার অন ব্লক চেন এটা হচ্ছে লেয়ার টু ব্লক চেন চলে যাব ভিডিওতে তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা ভিডিও করতে গেলে খাটাখাটি খুব করতে হয় এই জন্যে আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট একটা লাইক করে দেবেন ভিডিওতে একটা কমেন্ট করবেন যদি আপনার কোনো কাজে আসে অথবা আপনার কোনো বিরুদ্ধ মত থাকতে পারে সেটাও কিন্তু আপনি লিখতে পারেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা লেয়ার অন আর লেয়ার টু ব্লক চেন কী এটা জানার আগে আমাদেরকে আগে জানা দরকার যে আমরা কেন এটা জানবো এটা জানলে আমাদের বেনিফিটটা কি আমরা কেন অযথা একটা কাজ করব অযথা একটা জিনিস শিখব বা অযথা একটা জিনিস জানবো এক কথায় উত্তর দিতে গেলে আমাদেরকে এটা জানতে হবে যাতে আমরা এটা থেকে বেনিফিটটা নিতে পারি যদি আপনি জানেন আপনি বেনিফিট নিতে পারবেন চেষ্টা করলে আর যদি না জানেন আপনি এখান থেকে বেনিফিট নিতে পারবেন না সো আপনি যদি এখান থেকে বেনিফিট নিতে নাই চান তাহলে আপনি ভিডিওটা ইগনোর করতে পারেন আর আপনি যদি মনে করেন যে না আমি ব্লক চেইন রিলেটেড কাজকর্মই করি বা করব তাহলে আপনি ভিডিওটা মন দিয়ে দেখুন আপনার আশা করছি আপনার কিছু না কিছু কাজে এই ভিডিওটা লাগবেই লাগবে চেইন কি এ বিষয়ে আমি একটা ভিডিও এর আগে দিয়েছি আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে আপনাদেরকে বোঝাতে আমি সুন্দরবনে ভিডিওটা শ্যুট করেছিলাম আপনারা চাইলে দেখতে পারেন আমার চ্যানেলে আছে আমি চেষ্টা করব যে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে কোথাও লিঙ্কটা দিয়ে দিতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক পাশে লেয়ার অন ব্লক চেইনের কয়েকটি উদাহরণ দেওয়া আছে অর্থাৎ কয়েকটি লেয়ার অন ব্লক চেইনের নাম দেওয়া আছে অপর পাশে কয়েকটি লেয়ার টু ব্লক চেইনের নাম দেওয়া আছে মোটামুটি আমরা এই ব্লক চেনের জগতে যারা আছেন অথবা যারা কাজ করছেন বা যারা ঘাটাঘাটি করছেন শেখার চেষ্টা করছেন আপনারা মোটামুটি লেয়ার অন ব্লক চেনের লিস্টে যে নামগুলো আছে এগুলোর সাথে খুবই বেশি পরিচিত এবং লেয়ার টু লিস্টে যে নামগুলো আছে এই নামগুলোর সাথে কিন্তু খুব বেশি পরিচিত নই সো আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন ইথারিয়াম এগুলো সবই কিন্তু লেয়ার অন ব্লক চেন এমনকি বাইন্যান্স স্মার্ট চেন অনেক অনেক পরিচিত আমাদের চেন রয়েছে যেগুলো কিন্তু layer one blockchain based layer two blockchain layer one blockchain থেকে কিছুটা অ্যাডভান্স তার মানে এই নয় যে লেয়ার অন ব্লক চেনের কোনো ভ্যালু নেই লেয়ার অন ব্লক চেনে কিন্তু মোস্টলি ভ্যালুয়েবল এবং এটা থেকেও যাবে লেয়ার অন ব্লক চেন একেবারে রিসমিস হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ লেয়ার টু ব্লক চেন হচ্ছে লেয়ার অন ব্লক চেনের কিছুটা সংশোধিত রূপ যেমন মনে করুন layer one blockchain decentralised layer two block চেনও decentralised layer one blockchain লেনদেনের নিরাপত্তা দেয় এবং লেয়ার টু ব্লক চেনও লেনদেনের নিরাপত্তা দেয় নিরাপত্তা দেয় কথাটার অর্থ হচ্ছে আপনি ধরে নিন যে একটা ব্যাংকে ট্রানজ্যাকশন করলেন এবং হঠাৎ করে ব্যাংকের সার্ভার ক্রাশ করে গেল আপনার তথ্য পেলেন না আপনার যাকে টাকাটা পাঠিয়েছিলেন সে হয়তো মেসেজটা পেলো না সে বললো যে আমি টাকাটা পাইনি কিন্তু আপনি সেন্ড করেছেন এখানে কিন্তু আপনি লসের শিকার হলেন কিন্তু ব্লক চেন যেটা সিকিউরিটি যেটা দেয় সেটা হচ্ছে যে আপনি কাউকে যদি তার অ্যাড্রেসে একটা লেনদেন করেন তাহলে সেই ডাটাটা কিন্তু সব জায়গা থেকে দেখা যাচ্ছে চেনের মধ্যে থেকে যাচ্ছে এটা কোনোভাবেই পরিবর্তন করাও সম্ভব নয় যদি পৃথিবী শেষ না হয়ে যায় তাহলে কোথাও না কোথাও থেকে এই লেনদেনের ডাটাটা আপনি পেতেই পারবেন আর ডিসেন্ট্রালাইজড বলতে যেটা বোঝাচ্ছে যে এর কোনো নিয়ন্ত্রক নেই অর্থাৎ কেউ একজন এক জায়গায় বসে একটা ব্যাংককে কিন্তু কেউ একজন বা কয়েকজন মিলে নিয়ন্ত্রণ করছে কিন্তু ব্লক চেনকে কিন্তু কেউ নিয়ন্ত্রণ করছে না এটা সক্রিয়ভাবে ইউজার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আপনি লেনদেন করবেন একটা ব্লক তৈরি হবে সেই ব্লকের মধ্যে আপনার ট্রানজ্যাকশনের হিস্ট্রিগুলো সেভ হয়ে থাকবে এবং এটা কোনোভাবেই এডিটেবল নয় লেয়ার টু যে ব্লক চেনের কথা বলা হচ্ছে এটাতে লেয়ার ওয়ানের সবগুলো বৈশিষ্ট্য আছে তবে কিছু বাড়তি বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে লেয়ার ওয়ানের ট্রানজেকশনের যে স্পিড আপনি যদি একটা ট্রানজেকশন করেন তাহলে বলা হয় যে কয়েকটা কনফার্মেশনের পরে ওয়ান কনফার্মেশন থ্রি কনফার্মেশনের পরে আপনার ট্রানজেকশনটা সাকসেসফুল হবে এই জায়গাটাতে লেয়ার টু ব্লক চেন বেশ খানিকটা এগিয়ে আছে তাদের যে ট্রানজেকশন স্পিড এটা লেয়ার ওয়ান ব্লক চেন থেকে অনেক বেশি এগিয়ে এবং আরেকটা বিশেষ জায়গায় লেয়ার টু ব্লক চেন এগিয়ে আছে যত বেশি পৃথিবী আপডেটেড হবে তত বেশি নতুন নতুন জিনিস আসবে আর অবশ্যই নতুন জিনিস আগেরটার থেকে কিছুটা হলেও ভালো তো অবশ্যই হবে সেই দিক থেকে লেয়ার টু ব্লক চেনের একটা বিশেষ আলাদা দিক আছে সেটা হচ্ছে লেয়ার অন ব্লক চেনে ট্রানজেকশন যে ফিস এই ফিজটা লেয়ার টু ব্লক চেনে বলা হচ্ছে যে খুবই কম এমনকি এত কম যে সেটা কারো পক্ষেই কষ্টসাধ্য হবে না ফিস একেবারে নেই বললেই চলে এটা কথার কথা বললাম যে নেই বললেই চলে আপনাদেরকে বোঝানোর জন্য যে সেই রকম পরিমাণে কম তাহলে যদি তাই হয় আমরা লেয়ার টু ব্লক চেন যখন ব্যবহার করা শুরু করব তখন যদি একেবারে জিরো ফিসে আমরা ট্রানজ্যাকশন করতে পারছি সাথে সাথে পৌঁছে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমার কারো মাধ্যম দিয়ে পাঠাতে হচ্ছে না হুন্ডি করতে হচ্ছে না তাহলে কি পরিমাণ জনপ্রিয়তা এটা পাবে বলাই যাচ্ছে যে লেয়ার টু ব্লক চেন হচ্ছে লেয়ার অন ব্লক চেনের পূর্ণরূপ লেয়ার টু ব্লক চেন পুরোপুরি যখন ব্যবহার শুরু হয়ে যাবে তখন আশা করছি যে এটার আরও জনপ্রিয়তা পৃথিবীতে বৃদ্ধি পাবে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতের সাথে আপনি একমত নাকি দ্বিমত দ্বিমত হলে কেন দ্বিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন